সন্ধ্যা হয় চারিদিকে শান্ত নীরবতা খড় মুখে নিয়ে এক শালিক যেতেছে উড়ে চুপে গরুর গাড়িটি যায় মিঠু পথ বেয়ে ধীরে ধীরে আঙিনা ভরিয়া আছে সোনালি খড়ের ঘনস্তূপে পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে পৃথিবীর সব রূপ লেগে আছে ঘাসে পৃথিবীর সব প্রেম আমাদের দুজনার মনে আকাশ ছড়ায়ে আছে শান্তি হয়ে আকাশে আকাশে